ইস কতই না ভাগ্যবান সে ছেলেটা যে কিনা আমার প্রিয় মানুষটাকে না চাইতে পেয়ে গেছে ভালো রাখিস ভাই আমার পাগলিটাকে তুই ওর ওয়াইফ কিন্তু সে আমার খুব যত্ন করা ভালোবাসা